এসেছে আবার ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধার সিয়ামের বাঁকা চাঁদ হাসে আসমানে রহমের বাড়ি ঝরে বিশ্বাসী প্রাণে সিয়ামের বাঁকা চাঁদ হাসে আসমানে রহমের বাড়ি ঝরে বিশ্বাসী প্রাণে মন প্রাণ ওঠে দোলে বারবার মন প্রাণ নেচে ওঠে দোলে বারবার শুকনো নদীতে জাগে অথই জোয়া সিয়ামের চাঁদ এসেছে আবার ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধা ইয়ামের মূল বাণী হৃদয়ে প্রভুর ভয় শুধু উপবাস নয় সিয়ামের পরিচয় সিয়ামের মূল বাণী হৃদয়ে প্রভুর ভয় শুধু উপবাস নয় সিয়ামের পরিচয় সিয়ামের মাস হলো বরকত নাজাতের সিয়ামের মাস হলো ধনীদের জাকাতে সিয়ামের মাস হলো বরকত নাজাতের সিয়ামের মাস হলো ধনীদের জাকাতে এই মাস গরিবের ব্যথা বুঝবার এই মাস গরিবের ব্যথা বুঝবার বেসুমার গুনা খাতা মিটিয়ে নিবার সিয়ামের চাঁদ এসেছে আবার ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধার সিয়ামের চাঁদ এসেছে আবার ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধা